আজ সংবাদ প্রবাসীর সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরাত সংবাদের স্টুডিও থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসি আমিরাত সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে আমিরাত সংবাদের মাধ্যমে আমরা আমিরাত দেশ এবং দেশের বাইরের বিভিন্ন খবরাখবরগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত নতুন বছরের শুরুতে আমিরাতে এসেছে যেন নতুনত্ব এই ছুটিতে আমরা অনেক এখন ফ্যামিলির সাথে অনেক টাইম স্পেন্ড করতে পারতেছি আর সাথে সাথে বাসায় অনেক পড়াশোনা আরও বেশি প্র্যাকটিস করতে পারতেছি হোমওয়ার্ক ভালো করে করতে পারতেছি বছরের শুরু থেকেই সাপ্তাহিক ছুটি পরিবর্তন হয়ে শুক্রবার অর্ধ দিবস শনিবার এবং রবিবার পূর্ণ দিবস ছুটি করা হয়েছে সবসময় ওই সরকার এভাবেই নেয় প্রত্যেক বছর যখন নতুন বছর আসে আমরা যারা ব্যবসায়ী বাইরে থেকে আমরা যারা ব্যবসা করতে এখানে আসছি এদের জন্য এরা বেশি চিন্তা করে কীভাবে ব্যবসা ব্যবসাকে ডেভেলপ করা যায় হ্যাঁ তো সেই চিন্তা সেই আলোচনার মাধ্যমে সেই চিন্তা মাথায় রেখে আলোচনার মাধ্যমে ইউএই সরকার এই উদ্যোগটা নিয়েছে আসলে আমি মনে করি এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত যেহেতু গ্লোবালাইজেশনের এই যুগে এখন বিশ্বের সাথে এই বিশ্বায়নের যুগে আমাদেরকে তাল মিলানোর জন্য হ্যাঁ, যে ঘোষণাটি সরকার সরকার থেকে নেওয়া হয়েছে এটা আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি এই ব্যাপারে আসলে ব্যবসায়ীদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না আশা করে এই যে নতুন কানুনটা নিয়ে আসছে আন্তর্জাতিক মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে আমরা ইনশাল্লাহ এটাতে আমরা ব্যবসায়িকভাবে আমরা সফল হতে পারবো আমিরাত সরকারের ঘোষণা মতে গতকাল শুক্রবার আমিরাতে প্রথম জুমার নামাজের জামাত একটা পনেরো মিনিটে অনুষ্ঠিত হয়েছে তবে শারজায় ছিল তা পূর্বের ন্যায় এখন থেকে শুক্রবার সারজা ব্যতীত আমিরাতের সব প্রদেশে অর্ধ দিবস কর্মদিবস চলবে সরকারি বিভাগ এবং স্কুলগুলোর জন্য শনিবার এবং রবিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধ দিবস সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয় দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট এবং আবুধাবি দূতাবাসও শুক্রবার দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে এবং সময় পরিবর্তন হয়ে শনিবার এবং রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে তো গভর্নমেন্ট যে কাজগুলো হয় এগুলো আমরা আগে বৃহস্পতিবারে শেষ করতাম এখন শুক্রবারে আমরা ওপেন থাকব এবং শনিবারে আমরা বন্ধ থাকব রোববার থেকে আমাদের কন্টিনিউ কাজ চালু হবে কিন্তু গভর্নমেন্ট রবি শনিবার এবং রবিবার বন্ধ থাকবে এদিকে সারজায় শুক্রবার শনিবার এবং রবিবার মোট তিন দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয় আগে আমাদের বন্ধ শুক্র শনিবার ছিল এখন শুক্র শনি রবি করা হয়েছে আর আমরা বন্ধ বন্ধ থাকলে পছন্দ করি আমরা খেলতে পারি অথবা হলিডে হোমওয়ার্ক করি আমাদের এখন এই ছুটিতে আমরা অনেক জায়গায় ভিজিট করছি সামনে ইনশাল্লাহ আরও আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা ভিজিট করব এবং পড়াশোনার ধ্যান আরও বেশি করে দিব তো সেই হিসাবে অন্যান্য স্টেটগুলিতে শুক্রবারে সকাল বারোটা পর্যন্ত অফিস করার একটা সুযোগ অফিস একটা সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ এখন প্রথম প্রথম হয়তো একটু আমি যে ফিল করতেছি পরবর্তী হয়তো ঠিক হয়ে যাবে হ্যাঁ আমরা অত্যন্ত সন্তুষ্টি এই যে ডিসিশন নিয়েছে ইউএ সরকার আমরা এবং সন্তুষ্টি এবং আমাদের বিজনেস ব্যবসার ডেভেলপের জন্য এটা একটা ভালো দিক সংযুক্ত আরব আমিরাত হতে পারভিন আক্তার জলি আমিরাত সংবাদ আপনি যদি আমাদের আমিরাত সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আমিরাত সংবাদ পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে আমাদের সাথেই থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেহ তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরা সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ